দেখেন আপনাদের একদম বেসিক ক্লাস হচ্ছে ফেসবুক ইয়ে করা ওই ফেসবুক প্রোফাইল সেট করা এখন ফেসবুক প্রোফাইল সেট করা নিয়ে আমি একটা ক্লাস নেই অন্যান্য গ্রুপে নিচ্ছি কিন্তু আপনাদের গ্রুপে নিচ্ছি না কী জন্য নিচ্ছি না আপনাদের গ্রুপে এই একটা ক্লাস নিয়ে আপনাদের অন্য একটা ক্লাসের উপরে হ্যাম্পার্ট পালানোর প্রয়োজন নাই তবে হ্যাঁ আপনাদের সবার দায়িত্ব হচ্ছে আপনারা সবাই আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটাকে সেট করে নেবেন কারণ যদি আপনার প্রোফাইলটা হান্ড্রেড পারসেন্ট সেট না থাকে তাহলে আপনি যে কাজ করবেন যে বায়ের মানুষের কাজ করবেন সেটা কিভাবে করবেন আমরা সবাই বলি না যে আমরা সবাই বলি না যে আমরা আমরা সবাই বলি না যে আমরা কারো কাছে কাজ করতে গেলে কারো কারোর মাধ্যমে কাজ করাইতে গেলে আগে চিন্তা করে সে কতটুকু কাজ জানে সে নিজেকে কতটুকু রিপ্রেজেন্টিভ করতে পারছে বা অনেক সময় দেখা যায় একটা মিস্ত্রির কাছে কাজ করতে গেলে তার গড়টা সে যদি সুন্দর করে করে তাইলে আমরা ওই মিস্ত্রির কাছে যাই তেমনিভাবে আপনারা সেম অবস্থা আপনার কাছে একজন মানুষ আসলো কাজ নিয়ে একটা মানুষ আসলো কাজ নিয়ে কাজ করাইবে আপনাকে দিয়ে এখন আপনি নিজের সে ডুইকা দেখলো আপনার নিজের ফেসবুক প্রোফাইলটাই হান্ড্রেড পার্সেন্ট সেট আপ করা না তাইলে সে তখনই ভাববে যে নিজের প্রোফাইলটাকে সেট আপ করেনি সে আমার প্রোফাইলটা কিভাবে সেট আপ করবে সে আমার কাজ কিভাবে করবে সে নিজের কাজই করে নাই হান্ড্রেড পার্সেন্ট সে আমার কাজ করবে কিভাবে আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি এই জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেটআপ করে নেবেন এই জন্য প্রফেশনালি সেটআপ করার জন্য আপনি কি করবেন আমার এখানে এই যে ভিডিও আছে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখাই আপনাদের এই প্লেলিস্টে গেলে পাইবেন আপনাদের জন্য একটা প্লেলিস্ট ক্রিয়েট করব আপনাদের প্লেলিস্টটার নাম থাকবে digital marketing free batch three এই প্লেলিস্টের মাধ্যমে আপনাদের যাবে এই যে দেখেন আপনাদের digital marketing free batch zero two playlist আছে বারোটা ক্লাস অলরেডি শেষ আজকে তেরো নম্বর ক্লাস হয়েছে তো এইভাবে আপনাদের জন্য প্লেলিস্ট ক্রিয়েট করা হবে সেই প্লেলিস্ট থেকে আপনারা পাবেন আচ্ছা ওকে এখন দেখেন আবদুল্লাহ ভাই আপনার আপনি কি করবেন দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন গ্রুপে একটা ভিডিও লিঙ্ক হচ্ছে ক্লাস মডিউল ভিডিও লিঙ্কটা মানে হচ্ছে এইটা আর একটা হচ্ছে Facebook account professional account set ভিডিওটা কথা বুঝতে পারছেন আচ্ছা আমি ক্লাস শেষ হলে দিয়ে দিয়ে দিতে পারি সমস্যা নেই তাহলে আমরা ক্লাসে চলে যাই এখন আমরা কি করব আপনারা সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি জি জি আপনারা দেখতে পাচ্ছেন জি জি জি ওকে জি ভাই দেখেন আমি একসাথে দুইটা হোস্টে ক্লাস নিচ্ছি এটাও একটা বিষয় টেকনিক্যাল সিস্টেম শিখে এটা নিচ্ছি আগে আমি প্র্যাকটিস করছি তারপরে এখন আজকে প্রথম নিচ্ছি অবশ্যই এটা আগে আবার একটা প্র্যাকটিসও করছি একসাথে দুইটা হোস্টের ক্লাস নিচ্ছি আপনারা দুইটা হোস্টেই দেখতে পাচ্ছেন বলে ধন্যবাদ এখন আসেন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা ওকে আমরা ফেসবুক পেজ কেন ক্রিয়েট করব। ফেসবুক পেজ ক্রিয়েট করলে কি কি লাভ আছে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি ঠিক আছে কার জানি মাইক্রোফোনটা অন করা কার মাইক্রোফোনটা অফ করা আপনি আপনার নিজ দায়িত্বে দয়া করে মাইক্রোফোনটা অফ করে দেন ওকে তো এখন আপনি কি করবেন ফেসবুক পেজ কেন ক্রিয়েট করব ফেসবুক পেজ ক্রিয়েট করা সাউন্ড যদি কারো প্রবলেম হয় তাহলে লিভ নিয়ে আবার আবার জয়েন হবেন তাইলে আর প্রবলেম হবে না ওকে এখন দেখেন আমরা গুগল শিটে যাই গুগল ডক্সে ড্রাইভে যাই ড্রাইভে গিয়ে আলোচনা করি আমরা দেখি একটু আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করলে কি কি লাভ হয় ওকে ফেসবুক পেজ ক্রিয়েট করলে কি কি লাভ হয় সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি ডক্সে গিয়ে আলোচনা করবো আমরা এক নাম্বার হচ্ছে পোর্টফোলিও আচ্ছা আমরা একটা ফেসবুক ক্রিয়েট করব মানে এটা হচ্ছে আমার পোর্টফোলিও আমরা শুধু একটা ফেসবুক ক্রিয়েট করব না আমরা একটা ফেসবুক ক্রিয়েট করব তার সাথে একটা গ্রুপও ক্রিয়েট করব ঠিক আছে ফেসবুক ক্রিয়েট করব তার সাথে একটা গ্রুপও ক্রিয়েট করব তাহলে ফেসবুক পেজের বেনিফিট হচ্ছে এক নাম্বার হচ্ছে পোর্টফোলিও আচ্ছা দুই নাম্বার হচ্ছে ব্র্যান্ডিং আপনি আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে আপনি ব্র্যান্ডিং করতে পারবেন ব্র্যান্ডিংটা কি পোর্টফোলিওটা কি এই দুইটা প্রশ্ন আমরা আগে শিখি পোর্টফোলিও হচ্ছে সেই জিনিস আমি যে কাজ করি সেই কাজগুলার বিভিন্ন কাজ করব সেই কাজগুলার প্রমাণ আমরা রাখবো একটা জায়গায় তো আমাদের যদি পেজ থাকে সেই পেজগুলোতে আমরা আমাদের কাজের প্রমাণগুলো পোস্ট করব। পোস্ট কইরা কইরা আমরা প্রমাণ দেখাইমু তখন আমাদের কোনো বায়ার যখন আমরা কাজ করতে যাইমু তখন আমাদের কোনো বায়ার যদি প্রশ্ন করে যে আপনি যে কাজ করছেন তার কোনো প্রমাণ আছে বা আপনার কোনো প্রুট আছে প্রুফ পোর্টফোলিও আছে তখন তাকে দিবেন হ্যাঁ ঠিক আছে আমার এই যে প্রমাণ আছে এই যে আমার প্রুফ অর্থাৎ আপনি আপনার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন পেজের লিঙ্কটা দিয়ে দিবেন আপনি আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিলে সে দুইটা দেখবে আপনি কাজ করছেন সেই কাজের কারণে মানু আপনি সেই কাজের স্ক্রিন এখানে জমা দিছেন স্ক্রিনশট জমা দিছেন পোস্ট দিছেন অনেক সময় বায়ার আপনার পেজে ডুইকা সে আপনাকে রিভিউ দিছে কমেন্টে ভালো ভালো কথা বলছে অনেক বন্ধুবান্ধব আপনার পেজে ডুইকা অনেক ভালো ভালো কমেন্ট করবে আপনাকে নিয়ে সেই কমেন্টগুলো দিইকা আপনাকে বায়ার একটু বিশ্বাস করবে এটা হচ্ছে আপনার প্রমাণ এটা আপনি যত বেশি কাজ করবেন যত দিন যাবে তত আপনার এটা বাড়বে এই জন্য ফ্রিলান্সিংয়ের প্রথম নম্বর কাজ হচ্ছে আপনি প্রথমে কাজ পাওয়া একটু কঠিন আপনি প্রথমে কাজ পাওয়া একটু কঠিন নিজেকে বিল্ড আপ করা একটু কঠিন যদি একটু পায়ের নিচে মাটি চলে আসে আপনার তাহলে আপনি সাকসেস হওয়া আপনি আপনার পিছনে তাকানোর প্রয়োজন নাই অর্থাৎ আপনার তখন সামনে যাওয়া কিভাবে হয় সেটা নিয়ে আপনি নিজেই মাথায় কাজ করবে তাইলে এটা হচ্ছে আপনার পোর্টফোলিও ওকে দুই নাম্বার হচ্ছে আপনার ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা কি ব্র্যান্ডিংটা হচ্ছে একজন মানুষ সব কাজ জানে না একজন মানুষ সব কাজ জানে না আপনি হয়তো দুইটা বা তিনটা কাজ জানেন সেই দুইটা বা তিনটা কাজের উপরে নিজের দক্ষতাকে করার জন্য বিভিন্ন পুস্ট করতেছেন মানুষকে বিভিন্ন অ্যাপ্রিসিয়েট করার জন্য আগ্রহ দেখার জন্য পুস্ট করতেছেন বায়ারকে অ্যাপ্রিসিয়েট করার জন্য পুস্ট করতেছেন বায়ারকে নিয়ে প্রশংসামূলক কমেন্ট করতেছেন এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং আপনি নিজের পরিচয়টা নিজে উপস্থাপন করতেছেন এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং হচ্ছে পরিচয় করা নিজের পরিচয় করার পরিচয় দেওয়াকে হচ্ছে ব্র্যান্ডিং এজন্য ফ্রিলান্সিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজেকে ব্র্যান্ডিং করা আগে অর্থাৎ নিজের মার্কেটিং করা নিজের প্রচার করা নিজের উপরে হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্ট নিয়ে আসা যে আমি পারবো আমার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব এই কনফিডেন্টটা নিয়ে আসা দুই নম্বর বিষয় হচ্ছে আপনি হার্ডওয়ার্কিং করা এই বিষয়গুলো যত বেশি আপনি করতে পারবেন আপনি সাকসেস হওয়ার জন্য তত বেশি হবেন দেখেন অনেকেই ক্লাস থেকে লিভ নিয়ে নিছে মনে হয় কথাগুলো ভালো লাগতেছে না তিন নাম্বার হচ্ছে ইনকাম আচ্ছা আপনি ফেসবুক ক্রিয়ার একটা পেজ ক্রিয়েট করলে সেই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন হাউ ইজ পসিবল এখানে অনেকেই জানেন ফেসবুকের পেজ থেকে ইনকাম করা যায় আবার অনেকে জানেন না কথা বুঝতে পারছেন আচ্ছা যারা জানেন না তারা বুঝেন যে ফেসবুকের পেজ থেকে কিভাবে ইনকাম করা যায় আমরা ফেসবুকে যে ভিডিওগুলো দেখি এখন তো ফেসবুক ওপেন করলেই ভিডিও এই যে মানুষ ভিডিও দে ভিডিও ওপেন করার পরে কিছুক্ষণ পরে দেখা যায় বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আসে সেটাতে অনেক বিরক্ত বোধ করি তো আমরা আমি যখন ফ্রিলান্সিংয়ে আসি নাই তখনও যখন ওই অ্যাডভার্টাইজগুলো আসতো তখন আমাদের রুম হ্যাঁ, আমি একদিন আমার বন্ধুদের সাথে বলছিলাম যে সবচেয়ে বড় কষ্টের জিনিস হচ্ছে কি কষ্টের জিনিস হচ্ছে আমি আমার টাকা দিয়ে এমবি কিনলাম সেই এমবি দিয়ে আমি ফেসবুক চালাচ্ছি আর সেই এমবি দিয়েই আমি আবার মানুষের অ্যাডভার্টাইজ দেখতে হচ্ছে কথা বুঝতে পারছেন তখন আমরা বুঝতাম কি এই অ্যাডভার্টাইজের মাধ্যমে মানুষ মনে হয় আমার এমবিতে কেটে ইনকাম করে আসলে বিষয়টা <laughs> সেরকম না ফ্রিলান্সিংয়ে আসার পরে আসলে মেন্টালিটিটা চেঞ্জ হইল তো কারণ জানার অভাবে সেই ভুল জানার কারণে আমাকে কোনো একজন বড় মানুষ মানুষ আমাকে সেই অ্যাডভার্টাইজটা করছে যে ওই যে ভিডিওটা দেখতে গিয়ে যে এমবি খরচ হয়েছে সেই এমবি থেকে মানুষ ইনকাম করে আমি মনে মনে ভাবতাম ওই সময় মনে মনে একটা বিষয় ভাবতাম যে এক জিবি এম এক এক জিবির দাম হচ্ছে দশ টাকা দশ টাকা দিয়ে এক জিবি কিনা সে একটা ভিডিওতে দশ এমবি বা পনেরো এমবি খরচ হয় তো এই পনেরো এমবি থেকে সে কয় পয়সা পায় আর এইভাবে সে কীভাবে টাকা ইনকাম করে এটা আমার মাথায় আসতো না কিন্তু আসলে বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে এই যে কোম্পানির অ্যাডভার্টাইজ দে সেই কোম্পানি হচ্ছে গুগলকে টাকা দে ফেসবুককে টাকা দে সেই ফেসবুকে তার মাধ্যমে আমাকে টাকা দে ঠিক আছে এই ভিডিওর কারণে আমাকে টাকা দে সো আপনি কি করতে পারবেন আপনার এই ফেসবুকের একটা পেজ যদি থাকে সেই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন এখন একটা পেজ থেকে ইনকাম করার জন্য আপনার কি প্রয়োজন এক নম্বর প্রয়োজন হচ্ছে আপনার দশ হাজার ফলোয়ার অথবা লাইক লাগবে ফলোয়ার দশ হাজার অথবা লাইক দশ হাজার লাগবে সেটা আপনি যতদিনেই সম্ভব নিয়ে আসেন সমস্যা নাই আপনার দশ হাজার লাইক ফলোয়ার ফিল আপ হওয়ার পরে দশ হাজার লাইক ফলোয়ার ফিল আপ হওয়ার পরে আপনি যে কোনো ষাট দিনের ভিতরে আপনি ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম ক্রিয়েট করতে হইব অর্থাৎ মানুষ আপনার ভিডিওগুলো যে কোনো ষাট দিনের ভিতরে দশ হাজার ষাট হাজার ঘন্টা দেখতে হইব যখন আপনার ওই ভিডিওটা আপনি ষাট হাজার ঘন্টা ওয়াচ করতে পারবেন এবং দশ হাজার ফলোয়ার আপনি ক্রিয়েট করতে পারবেন তখনই আপনার পেজটা মনিটাইজেশন দিতে পারবেন মনিটাইজেশন মানে হচ্ছে আপনি ইনকামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তখন আপ ফেসবুক এটা রিভিউ করবে মানে এটা দেখবে এটার মধ্যে কোনো স্পামিং আছে কি না কোনো ভুল কিছু আছে কি না মানুষের জন্য ক্ষতিকারক কোনো কিছু আছে কি না এই বিষয়গুলো দেখবে দেখে যদি দেখে না কোনো সমস্যা নাই তাহলে জিনা না ষাট হাজার ঘন্টা তো এই বিষয়গুলো আপনি দেখবে দেখা তারপরে সমস্যাগুলো যদি দেখে কোনো প্রকার প্রবলেম নাই তাহলে আপনাকে ইনকামের জন্য অ্যাপ মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে অর্থাৎ আপনাকে ইনকামের জন্য অনুমোদন দিয়ে দিবে তারপর থেকে আপনি যত ভিডিও দিবেন তত ভিডিও থেকে ইনকাম করবে মানুষ ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে আমি আপনাকে একজন মানুষের ইউটিউবে একটা চ্যানেল দেখাই একজন মানুষের চ্যানেল যদি দেখাই সে বাৎসরে কত টাকা ইনকাম করে আপনারা আপনাদের মাথা মতো এককারে গুইরা আকাশের শান্তি মান্দি গরম হয়ে যাব ঠিক আছে দেখেন একটু আমি আপনাদের দেখাই কি দেখা যায় আপনারা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যায় দেখা যায় আচ্ছা। ওই যে দেখেন ওখান থেকে ওই চ্যানেলটা ওই যে ওই এটা হচ্ছে ইউটিউবের চ্যানেল এটা হচ্ছে ইউটিউব আর আমি একটা জায়গা থেকে ইয়ে করছি ওই আপনার সার্চ করছি আপনি মাইক্রোফোনটা অফ করেন প্লিজ কথা বলার সাথে সাথে মাইক্রোফোনটা অফ করে দিবেন আপনারা আচ্ছা এখন আর মাইক্রোফোনটা অন আচ্ছা ওকে ধন্যবাদ দেখেন এই যে ভদ্রলোক তার চ্যানেলটা কিয়া সে মা মান্থলি সে এক মাসে সর্বনিম্ন ইনকাম করে forty eight point seven K US dollar আর সর্বোচ্চ ইনকাম করে সেভেন্টি সেভেন সাতশো উনআশি point seven K US dollar calculation করুন এখন আপনারা সে সর্বনিম্ন ইনকাম করে কত forty eight point seven K মানে হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো ইউএস ডলার আর সর্বোচ্চ সাত হাজার সাতশো উনআশি দশমিক সাত কে মানে সাত লক্ষ উনআশি হাজার সাত লক্ষ উনআশি হাজার ইউএস ডলার সে ইনকাম করে আর সে এক বছরে সর্বোচ্চ ইনকাম করছে nine point four million US dollar nine point four million মানে কত জানেননি প্রায় এক কোটি ইউএস ডলার প্রায় এক কোটি ইউএস ডলার নব্বই লক্ষ চুরানব্বই লক্ষ ইউএস ডলার তাইলে এখন আপনারা আমাকে একটু বলুন ভাই আপনাদের মাথা ঘুরছে ঘুরছেনি আটচল্লিশ হাজার যদিও মান্থলি সে যদি সে বছরে যদি আটচল্লিশ হাজার ইউএস ডলার ইনকাম করে বছরে তাইলে তার মান্থলি কত আইব চার হাজার ইউএস ডলার চার হাজার ইউএস ডলার মানে চার লক্ষ টাকা মানুষ কিভাবে ইনকাম করতেছে আমরা বাঙালিরা কি করতেছি শুধু ওই বসে আছি এই জন্য কাজী নজরুল ইসলামের একটা কথা একটা কবিতা আছে না বিশ্ব যখন ভ্রমণ করে আকাশে আমরা তখন বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে বৈঠক করে এটা কবিতা আছে না ওইরকমই কবিতার লাইনটা মানে এক্স্যাক্টলি আমি বলতে পারি প্রায় ওই রকমই অর্থাৎ সে বলছে কাজী ইসলাম আমাদের বুঝাইতে যাচ্ছে ওই রকমই যে বিশ্বের মানুষ যখন চন্দ্র নিয়ে গবেষণা করে আকাশ নিয়ে গবেষণা করে মহাশূন্য নিয়ে গবেষণা করে তখন আমরা ওই ছেলের বউ আর শাশুড়ি জগলা করছে সেই জগলার জগলার অথবা স্বামী স্ত্রীর তালাকের বিচার নিয়েই আমরা বসে আছি একটা এটা বাঙালিদের একটা কটাক্ষ করে বলছিল আর কাজী নজরুল ইসলাম মানে এটা বোঝাইতে চাচ্ছিল আমরা আসলে অন্যান্য জাতির তুলনায় কত পিছনে আছে আসলেই চিন্তা করেন আমাদের ছেলেরা শুধু টিকটক মিকটক টিকটক মিকটক ইত্যাদি হাবিজাবি এই বিষয়গুলা দিয়ে সময় কাটায় সোশ্যাল ব্লাড নামে একটা সাইট আছে সেই সাইট দিয়ে দেখা যায় যাই হোক তাহলে আমাদের কি হচ্ছে ফেসবুক পেজ দিয়ে কি করতে পারি আমরা ইনকাম করতে পারি ভিডিও দিয়ের মাধ্যমে আচ্ছা ভিডিও দিয়ে তো শেষ নাই ভিডিও দিয়ে ইনকাম করা কি আপনার শেষ আচ্ছা তারপরে আসেন প্রমোশনের মাধ্যমে ইনকাম করতে পারি প্রমোশনের মাধ্যমে ইনকাম করতে পারি কিভাবে প্রমোশনের মাধ্যমে ইনকাম করতে পারেন কাকে গ্রুপে অ্যাড করে দিব ওকে পরে ক্লাস শেষে ভাই এখন কাজে আছি তো ক্লাসে আছি যাক <clears throat> তো এখন প্রমোশনের মাধ্যমে কিভাবে আপনি ইনকাম করতে পারেন প্রমোশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনার বোস্ট আপ কি বুস্ট আপ কি বুস্ট আপ মানে হচ্ছে সেগুলা ক্লাস আসবে বুস্টের ক্লাস আসবে প্রমোশনের আলাদা প্রমোশনের ক্লাস আসবে কিন্তু আপনি ফেসবুক পেজ দিয়ে কিভাবে প্রমোশনের মাধ্যমে ক্লাস করতে পারবেন আপনার মনে করেন যেভাবেই হোক কষ্টমষ্ট করে আপনি এক লক্ষ ফলোয়ার আপনি ক্রিয়েট করতে পারছেন আপনি যেভাবেই হোক এক লক্ষ ফলোয়ার ক্রিয়েট করতে পারছেন আপনি তখন বিভিন্ন কোম্পানিতে যাইবেন বিভিন্ন দোকানে যাইবেন গিয়ে বলবেন আপনার দেখেন আমার এক লক্ষ ফলোয়ার আছে আমার এক লক্ষ মানুষ আছে এই পেজের মধ্যে আপনার যদি এই দোকানের জন্য একটা ভিডিও কইরা যদি আমি এই ভিডিওটা আমার প্রোফাইলে দেই আমার ওই ফেসবুক পেজে দেই তাহলে এক লক্ষ মানুষ দেখবে আপনার প্রচার হবে তখন ওই মানুষ সে বলবে ঠিক আছে ভাই আপনি আমার কি করেন আমার জন্য ভিডিও মেক করেন আমার প্রোফাইলের জন্য আমার দোকানের জন্য আমার প্রোডাক্টের জন্য আপনি এখানে মার্কেটিং করেন আপনি পোস্ট করেন বায়ারকেও যখন কোনো আপনি কাজের জন্য কোনো বায়ার তার প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য কোনো মানুষকে জাস্ট করতে হয় বাছাই করে নিতে হয় তখন ওই বায়ারকে যদি আপনি বলেন যে আমার এক লক্ষ ফলোয়ার যুক্ত একটা পেজ আছে সেই পেজে আপনাকে মার্কেটিং করব। তখন বায়ার আগে বলবে আপনাকেই আমি করছি আপনাকেই আমি করছি তাহলে এটাই হচ্ছে প্রমোশনের মাধ্যমে ইনকাম তারপরে হচ্ছে আপনি কি করতে পারবেন নিজের মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং পাঁচ নম্বর হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং আচ্ছা এখন প্রোডাক্ট মার্কেটিং কি প্রোডাক্ট মার্কেটিং হচ্ছে মনে করেন আপনি কি করবেন চিন্তা করছেন আপনার কাছে হয়তো বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা আছে আপনার কাছে মনে করেন পঞ্চাশ হাজার টাকা আছে আপনি কি করলেন ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে সুন্দর সুন্দর দেখিয়া পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশ হাজার পি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি মনে করেন কয়েকটা পিস পাঞ্জাবি কিনে নিয়ে আসলেন বা শার্ট কিনে নিয়ে আসলেন না প্যান্ট কিনে নিয়ে আসলেন যাই হোক যেটাই আপনার ভালো লাগে কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন সেই প্রোডাক্টগুলো আপনি কি করলেন ভালো করে ছবি করলেন ছবি তুললেন ছবি তুললে সেগুলোকে সুন্দর মন্দর গ্রাফিক্স টাফিস কইরা আপনি আপনার পেজের মধ্যে মার্কেটিং করতে পারবেন এই পেজে কিছু আপনি এখানে পেইড মার্কেটিং করতে পারবেন পেজের মাধ্যমে আবার ফ্রি মার্কেটিংও করতে পারবেন আপনি পেজে ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং দুনো মার্কেটিংয়ের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন যেভাবে আমরা দেখি না ইভেলি মার্কেটিং করতেছে তারপরে অন্যান্য মানুষ বিভিন্ন ধরনের মানুষ দেখি না তাদের প্রোডাক্ট পেজ সেল করতেছে ফেসবুকের মাধ্যমে কিভাবে ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করে এইভাবে গ্রুপ ক্রিয়েট করে প্রোডাক্ট সেল করে তারপরে হচ্ছে মার্কেটিং করে এইভাবে পেজ ক্রিয়েট করে তারা প্রোডাক্ট সেল করে আপনি গড়ে বৈশা প্রোডাক্ট সেল করতে পারবেন আপনি চিন্তা করতে পারবেন না আমি গতদিন একটা ভিডিও দেখছি ময়মনসিংহর একটা মেয়ে তার মান্থলি ইনকাম হচ্ছে মেয়ের মান্থলি ইনকাম হচ্ছে দেড় লক্ষ টাকা শুধুমাত্র খাবার সেল কইরা করোনার সময় সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো পড়ে তো করোনার সময় যখন গড়ে বন্ধ বন্দি তখন সে চিন্তা করলো মনে মনে যে আসলে আমি গড়ে বৈশা কী করি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করিয়া আর যদি কিছু টাকা খরচ করে আমি একটা বুস্ট করে দেই তাহলে আমি আমার হাতের রান্না ভালো আমি তো মানুষকে খাবার দি সেল করতে পারি এইভাবে সে যেই চিন্তা সেই চিন্তা থেকে কাজ শুরু করছে কাজ শুরু কইরা আপনার প্রথম মাসে সে হালকা একটা ইনকাম করছে দ্বিতীয় মাসে একটু একটু এইভাবে এখন তার মান্থলি সে ইনকাম মানে আয় হচ্ছে দেড় লক্ষ টাকা সেল ফোর সেলটা অন্য বিষয় শুধু আয় হচ্ছে দেড় লক্ষ টাকা তার হচ্ছে বিশজন মানুষ আছে শুধু খাবার ডেলিভারি দেওয়ার জন্য পাঁচজন মানুষ আছে তার খাবার রান্না করার জন্য চিন্তা করেন চিন্তা করেন সে কুই গিয়ে পৌঁছিছে আপনি আমি আমরা আসলে বাঙালি জাতিরা গড়ে বসে থাকতে চাই কিছু করবো এটা চিন্তা করি না কারণ আমরা পরিশ্রম করতে জানি না এটা হচ্ছে আমাদের মূল সমস্যা আমরা পরিশ্রম করলেই আমাদের ভাগ্য পরিবর্তন হয় এটা কোরআনের কথা হাদিসের কথা এটা আমরা চিন্তা করি না তাহলে আপনি প্রোডাক্ট মার্কেটিংয়ের মাধ্যমে কি করতে পারবেন ইনকাম করতে পারবেন সেই প্রোডাক্ট মার্কেটিংটা যে কোনো প্রোডাক্ট হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে এটা কোনো বাধ্যবাধকতা নেই তারপরে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এই পেজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিংয়ের জন্য তো পেজ তো আর বাধ্যতামূলক লাগবেই আপনার পেজ আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এই পেজ দিয়া আপনার নিজের ব্র্যান্ডিং নিজের পরিচিতি ফ্রেন্ডের পরিচিতি ইত্যাদি ইত্যাদি আপনি যা ইচ্ছা তা করতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার পেজ করার পেজের মাধ্যমে উপকৃতি এখন এইগুলা করার জন্য আপনাকে কি করতে হইব প্রথম নম্বর কাজ হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনালি সেট আপ করতে হইব এটা হচ্ছে আপনাদের প্রত্যেকের কাজ ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনালি সেট আপ করতে হইব ঠিক আছে আরও আছে আরও আছে অনেক কিছু আছে সেগুলো আমি আর এখন আর এড করতে চাচ্ছি না এতটুকু পর্যন্ত আপনাদের বললাম এখন আপনারা আমাকে একটু বলুন তো এতটুকু আলোচনা থেকে কারও মনে কোনো প্রশ্ন আছে কিনা যদি তাকে করতে পারেন হ্যালো ইয়েস শুনতে পাচ্ছি স্যার আসলে আজকে তো ডিজিটাল মার্কেটিং ক্লাস হচ্ছে তাই না ইয়েস ইয়েস তা আসলে ডিজিটাল মার্কেটিং কি আচ্ছা। এটা বুঝলাম না ও আচ্ছা আচ্ছা আচ্ছা সরি আচ্ছা এই বিষয়টা আপনাদের জানানো হচ্ছে না আমি তো বলছি হয়তো আবদুল্লা ভাই তো বললেন সব কিছু ইন্ট্রোডিউস করে দিছে তো আচ্ছা যাই হোক আমি এটা আলোচনা করছি আমি তো ডিজিটাল মার্কেটিং এর স্যার কি কি শেখানো হবে সব বলেছিলাম ডিজিটাল মার্কেটিং কি কি এ নিয়ে অনেক বিস্তারিত তিনটা স্যার মিটিং করছি উনি হয়তো ছিলেন না ছিলেন ভাই আপনি না এক মাস পরে দেখবেন মানে ভাই না থাকলে অনেকে ভিডিও দেখে আমি তো দেখি তো অনেকেই ভিডিও হ্যাঁ। দেখে কারণ একটা ভিডিও দেওয়ার পরে দেখা যায় পনেরো ঘন্টা বিশ ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাচ্ছে পঞ্চাশ ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাচ্ছে তার মানে মানুষ দেখতেছে বিদায় তো ওয়াচ টাইম হচ্ছে হ্যাঁ স্যার ঠিক আছে এই ভিডিওগুলো তো আমি পাচ্ছি না এটা কোথায় পাবো যাবে ভিডিওগুলো আচ্ছা, আমরা পরে গ্রুপে দিয়ে দিব হ্যাঁ গ্রুপে হ্যাঁ, দিয়ে দিব গ্রুপে পাবেন সমস্যা নেই দিয়েন ফ্রি ক্লাসগুলো হেলা কই দেন না হ্যাঁ। ঠিক আছে আপনারা গুরুত্বপূর্ণ নেবেন আচ্ছা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে উনি একটা প্রশ্ন করছেন আসলে ডিজিটাল মার্কেটিংটাকে ওই যে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম সবগুলোই ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনি আপনি আমার একটু প্রবলেম আমি কি একটু লিপ নিতে পারি sure sure sure digital marketing হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট হ্যাঁ, সেল করা আজকে তো আজকে তো ফাইনাল ক্লাস না আজকে জাস্ট আমাদের যে মানে বেসিকটা ইয়ে, দেখানো হলো তাই না শনিবার এবং মঙ্গলবার থেকে একদম ফেস টু ফেস ক্লাস হবে তাই না রাইট রাইট আজকে তো আলোচনা শুরু হলো তাহলে আমি একটু হ্যাঁ, আমি হ্যাঁ লিভ নেন সমস্যা নাই ভাইয়া আবেদ বাল্লা ভাইয়া আপনি লিভ নেন সমস্যা নাই না ভাই না আবাদ আচ্ছা আপনারা যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন এখানে দেখেন একটা এই দেওয়া হয়েছে গুগল শিট দেওয়া হয়েছে আপনারা এই অ্যাটেন্ডেন্সটা প্রতিদিন ক্লাসে আপনারা এটা পূরণ করবেন হ্যাঁ এই অ্যাটেন্ডেন্স শিটটা দেখেন আমাদের টেক্সট বক্সে দেওয়া আছে মেসেজ বক্সে এটা প্রতিদিন আপনারা যখন ক্লাসে আসবেন এটা পূরণ করবেন ঠিক আছে ওকে ওকে আবায়দুল্লাহ ভাই আপনি লিভ হ্যাঁ, নিতে পারেন সমস্যা নাই আচ্ছা ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে স্যার আগামী কাল তো স্যার শনিবার স্যার আগামী ক্লাস কাল ক্লাস না আগামী কালকে ক্লাস নাই পরে মঙ্গলবার থেকে শুরু হবে আপনাদের নিয়মিত আচ্ছা, মঙ্গলবার মঙ্গলবার ওকে আচ্ছা তো এখন আপনারা ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অনলাইনে আপনার প্রোডাক্ট সেল করা আপনার অনলাইনে বিভিন্ন কাজ করে দেয়া বায়ারের কাজ করে দেয়া তার ওয়েবসাইট সেট আপ করে দেয়া ওয়েবসাইটের কাজ করা অর্থাৎ অনলাইন ভিত্তিতে যে সমস্ত কাজ করা হয় সেগুলোকে বলা হয় ডিজিটাল মার্কেটিং ঠিক আছে মার্কেটিং মানে হচ্ছে প্রচার মার্কেটিং মানে হচ্ছে প্রচার এখানে কারো ওয়েবসাইট প্রচার করে দেয়া হতে পারে কারো প্রোডাক্ট প্রচার করে দেওয়া হতে পারে কারো গানকে ভাইরাল করে দেয়া হতে পারে কারো ইউটিউব চ্যানেলকে প্রোডাক্ট ভাইরাল করে দেয়া হতে পারে অর্থাৎ এটা হচ্ছে মানে অনলাইনের ভিত্তিতে যে সমস্ত কাজ ভাইরাল করে দেওয়া হয় মানুষের সামনে পৌঁছে দেওয়া হয় সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং আমরা জানি মার্কেটিংয়ের বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে হচ্ছে বর্তমানে আমরা দেশি বাংলাদেশে দেখি বিভিন্ন কোম্পানি তারা এসআর নিয়োগ করে মানুষ নিয়োগ করে বিভিন্ন দোকানে প্রোডাক্ট সেল করার জন্য মানুষ সেই মানুষগুলোকে স্যালারি দিয়ে নিয়োগ করে সেই মানুষগুলা বিভিন্ন দোকানে যায় গিয়ে কী করে আমার এই প্রোডাক্টটা আছে এটা এটা এইটা আছে এটা এটার সুবিধা কিছু করার নাই আপনার ক্লাস থাকলে আমার পক্ষে কিছু করার নাই তো এটা এটা আছে এগুলা বইলা সে কি করে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করে এতে মানুষ সেল করেও সেল না করলে কি তার চাকরি থাকতো সেল করে তেমনিভাবে আপনি ডিজিটাল লিঙ্কভাবে অর্থাৎ Facebook Instagram Twitter LinkedIn Google Snapchat YouTube YouTube এরকম বিভিন্ন পিন্টারেস্ট রেডিট তারপরে এইভাবে শপিফাই এইভাবে আপনি কি করবেন প্রোডাক্টগুলো সেল করে দিবেন অথবা তার প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন মানুষের কাছে প্রচার করবেন এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে ভার্চুয়ালি প্রচার করা প্রসার করা সেল করে দেয়া নবীন ভাই মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছি আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন ওকে আচ্ছা এখন আসুন আমরা আমাদের নেক্সট স্টেপে যাই এখন আমরা ফেসবুক পেজের কি কি লাভ আচ্ছা এখানে হচ্ছে তারপরে হচ্ছে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব Facebook business page Facebook business page হচ্ছে ফেসবুক পেজটাকে স্ট্রং করা আপনার ফেসবুক পেজের পোস্টগুলোকে আপনার মার্কেটিং করা বা আপনি যদি পেইড মার্কেটিং করেন তাহলে তখন ফেসবুক বিজনেস পেজ আপনাকে সহযোগিতা দেওয়া অথবা আপনার ওয়েবসাইটকে লিঙ্ক আপ করা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিজনেস পেজের মাধ্যমে হয়ে থাকে ফেসবুকের মাধ্যমে okay Facebook advertising Facebook advertising হচ্ছে ওই যে আমরা দেখি না মানুষ বিভিন্ন সময় ওই যে এখানে ভিডিও অন করলেই একটা অ্যাডভার্টাইজ চলে আসে বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজ সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজগুলোকে বলা হয় ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা এটা একটা ক্লাস নিব আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলা হচ্ছে আপনার প্রত্যেকটা কাজই হচ্ছে আপনার জন্য বেনিফিটেড আপনার লাভের জন্য আপনার ফ্রিল্যান্সিংয়ের জন্য এবং এগুলার প্রচুর পরিমাণ কি আছে লাভ আছে ঠিক আছে হিউজ পরিমাণ মানুষ এইগুলা দিয়েই ইনকাম করে ওকে তারপরে আসুন ইউটিউব ইউটিউবের মধ্যে হচ্ছে আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ভিডিও আপলোড কিভাবে করবেন ইউটিউবের ভিডিও কিভাবে এসিও করবেন কীভাবে ভিডিও র্যাঙ্ক করবেন কীভাবে আপনি সাবস্ক্রাইব নিয়ে আসবেন ভিউ নিয়ে আসবেন ওয়াচ নিয়ে আসবেন কীভাবে আপনার চ্যানেল মার্কেটিং করবেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে আলোচনা করা হবে তারপরে হচ্ছে আপনি মার্কেট প্লেসে যাবেন মার্কেট প্লেস মানে হচ্ছে ফাইবার মার্কেট প্লেস আপনাকে দেখাইব ফাইবার মার্কেট প্লেসে আপনি কিভাবে তৈরি করবেন ঠিক আছে এখন আমরা ফেসবুক পেজের আমরা বেনিফিটগুলো আলোচনা করলাম ফ্রিলান্সিংয়ের বেনিফিটগুলো আলোচনা করলাম আরেকটু আলোচনা করি এখন আপনারা অনেকেই মনে করেন ফ্রিলান্সিংয়ে আসেন অনেকেই যুক্ত আছেন অনেকে ভালো ইনকামও করতেছেন আর অনেকে হচ্ছেন একদম নতুন আপনারা যারা নতুন তাদের কাছে বলতে চাচ্ছি আপনারা মিনিমাম ছয় মাস সময় লেগে থাকবেন পরিশ্রম করবেন শুধু আমার না অন্যান্য টিচারদেরও ক্লাস দেখবেন দেখা দেখা নিজের স্কিল ডেভেলপ করবেন তারপরে যখন বুঝবেন আপনার হচ্ছে না আপনি আরও অ্যাডভান্স জানার জন্য আপনি যাচাই করে কোনো একটা ফার্মে একটু টাকা দিয়ে আপনি আরও অ্যাডভান্স শিখবেন শিখে এই সেক্টরে স্কিল নিয়ে কাজে লাগবেন দেখবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার জন্য ভালো একটা ফিউচার আছে এখান থেকে ভালো মানুষ ইনকাম করতেছে ভালো টাকা ক্লাস শেষ কি কোনো ডাব্লিউ থাকবে না আজকে এইচ ডাব্লিউ থাকবে না কালকের নেক্সট ক্লাস থেকে আপনাদের এইচ ডাব্লিউ থাকবে ঠিক আছে এই বিষয়গুলো আপনারা সেট করবেন আগামী ক্লাসে হচ্ছে আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখাইব ফেসবুক পেজ পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে সেট করতে হয় কিভাবে ফেসবুক পেজকে একটা ইনস্টল আপনার মনিটাইজ করতে হয় কিভাবে একটা পেজে আপনার পেজ সাবসেন সাসপেন্ড কেন হয় কেন হবে না কি কি করলে ফেসবুক পেজ সাসপেন্ড হবে কি কি করলে ফেসবুক পেজ সাসপেন্ড হবে না ইত্যাদি বিষয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে ঠিক আছে আজকের ক্লাসটা শুধু বেনিফিটেড ফেসবুকের পেজ ক্রিয়েট করলে কি কি বেনিফিট আমাদের জন্য সেই বিষয়গুলো আলোচনা করলাম আর আপনাদের সাথে পরিচিত হলাম ঠিক আছে কথা বলেন আজীবন আমি যতদিন পর্যন্ত ক্লাস নিব যে পেইড বেচ হোক আর ফ্রি বেচ হোক প্রত্যেকটা বেচের ক্লাস আমি চ্যানেলে আপডেট করি আপলোড করি এই জন্য আপনার যখনই প্রয়োজন তখনই আপনি ইচ্ছা হলে আমার চ্যানেল থেকে একটা ভিডিও দেখে আপনি কাজ করতে পারবেন অনেক উপকার হইব চ্যানেলে থাকতে পারলে ঠিক আছে তাইলে আজকে এই পর্যন্ত আজকে কোনো হোমওয়ার্ক নাই আজকে জাস্ট এই এই আলোচনাগুলো করলাম অবশ্যই দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম